যাবি আল্লাহ সই দিব না কত খালি হাজুরি ধরে পাও না না ভাই তালার হাতে চাবি তুই খবর কি

তো ভাই এমনি দেখান হ্যাঁ এদিকে এদিকে সালাম দাও এদিকে জীবন মুখ বন্ধ করো

হ্যাঁ হ্যাঁ আর বলতে যেটা ভালো হয় এরকম করে করবে যাতে 떨어지지 마라 님처럼? 달려 달려 네. 바이럴 때서 바이럴 때.

আচ্ছা দেখি একটু দেখতে দাও একটু আসতে ওখানে রেখে সরা দেন একজন একজন করে আসছে ওটা রেখে সরা যান যান

বাম হাতে তো পড়লাই পড়েন ডান হাতে ভুলে গেছে তাহলে একটু হলুদ দেন না মিষ্টি মিষ্টি বসে কাঠের আছে বসে দেন আন্টি ভাই মোবাইলটা একটু সরান্ত দেখা যাচ্ছে না হ্যাঁ বসো বসো গ্রাল এর মুখে তাও দাও সামনে যান না সামনে যান দেন ছোঁয়া দেন কমলে যাও

هل مرش نامك

থাকো টাকা বললা ভিডিও করছো আছে অত অত মিষ্টি অক্ষি ওই ব্যক্তি এমনি টাকা ওই ব্যক্তি এমনি টাকা আমাদেরকে দেখান না কে দেখতে পারে তুমি দেখতে তাকান খুবই হ্যাঁ। না না চল হ্যাঁ। হ্যাঁ, তো বললাম না এত কি ভাই করতে আমায় দাও আমায় দাও টিটু চো

কি করতেছ তুই আবার হ্যান্ড দিয়ে নাকে পড়ছে কে পড়াইছে না তাকাও না কে দিকে ভাইয়া

সরো সরো সামনে থেকে সরো আরে গুজরাট এত মিষ্টি খেয়ে দেখে সব মিষ্টি সব মিষ্টি খেয়ে যাবো মানুষ মানুষ লাইনে আছে ভাত দেয়া খাওয়া দেন আমার ক্ষমতা নাই স্যার <laughs>

Ayo takkan sudah boleh. Dikta kau. Ayo nak pergi jam jalan jalan dari action ya. Taka. Apa dia Taka sejauh ini. Uy, saya buka masker di ቪዲዮ ተመለ ማስናወድ

哪个？阿哥姐，阿姐，姐我

আগে বেঁচে আর কি একরকম নাকি পরে কি করুন মিলাবো একবার বসো বসো বসো দেয়াল দেয়াল একটু মুখে লও নে ফালাই দিও সামনে যান না সামনে যান না আচ্ছা যে এরকম ভাবে দেন না এরকম ভাবে দেন না Thank আচ্ছা, you. ছাড় তো ওরে এমনি টাকা নাই গো এমনি টাকা না আসে দিও আসে তো জীবন দাও দেবা আসো ওই মেয়ে দেখেন পরে একসাথে ব্যক্তি খেলে পালাই ঘুরি মাথা হ্যাঁ না হ্যাঁ, জামাই আবার সব খাইতেছে জামাই তো খিদে লেগে গেছে টিপ দিও না টিপ টিপ দিও না ডুবলে টিপ দিও একটু সামনে পারবো জানি নাই সরেন সরেন প্লেট পরে ভিডিও পরে করতে ওই দেখ মাংসটা গরম করে হ্যাঁ।

হাত ধনে পানি দেবো কি হ্যাঁ レベルで。

আর কোনো দুরামতি নেই আর গাছ ওই যে গাছ একটু কাটছিলাম তা মরে গেছে এখন উপর হাইগালা বেশি তুলবো এটা যে গপ করতে হাইগালা বেশি তুলবো হাইগালে

আমি কই গুইসা পানি পয়সা দাও কে দিব না আপনি কবেন কে বেহার মুরব্বি দিব দেই যা সাত

La cara de vos. Yeah.

আপনি করেন তো আপনাকে হলুদ দেন তো গায়ে খুশি দিয়া দেবে একটু না দাদা আসো আসো প্রিয়া ওই যে Thank আচ্ছা, you. আচ্ছা। মুখে দিব और चांद दे तू दे दे देर बस दे गुट्टू না পায়ে হলুদ দেন না পায়ে হলুদ দেন না না সমস্যা নেই এমন করে দেন পায়ে ভেজে বুঝলি তো যা আর দেখে দেখো না রং চলে আর দে ওই যে বলিস না সামান দে বলি বলি

哎哎怎么？